বাড়ি থেকে আসার পথেই ভাবছিলাম যে এটা এটা আজকে বলা যেতে পারে আজিকে গহন কালিমা লেগেছে গগনেও গো দিক দিগন্ত ঠাকি আজিকে আমরা কাঁদিয়া সুধাই সঘনেও গো আমরা খাঁচার পাখি হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর আজি কি আসিল প্রলয় রাত্রি ঘোর চিরদিবসের আলোক গেল কি মুছিয়া চিরদিবসের আশ্বাস গেল ঘুচিয়া দেবতার কৃপা আকাশের তলে কোথা কিছু নাহি বাকি তোমা পানে চাই কাঁদিয়া সুথাই আমরা খাঁচার পাখি আজি দেখো ওই পূর্ব অচলে চাহিয়া হোথা কিছুই না যায় দেখা আজি কোন দিকে তিমির প্রান্ত দাহিয়া হোথা পড়েনি সোনার রেখা হৃদয় বন্ধু শুনগো বন্ধু মোর আজি শৃঙ্খল বাজে অতি সুকঠোর আজি পিঞ্জর ভুলাবারে কিছু নাহিরে কার সন্ধান করি অন্তরে বাহিরে মরিচিকা লয়ে জুড়াবো নয়ন আপনারে দিব ফাঁকি সে আলোটুকুও হারায়েছি আজি আমরা খাঁচার পাখি ফাল্গুন এলে সহসা দক্ষিণ পবন হতে মাঝে মাঝে রহি রহি আসিত সুবাস সুদূর কুঞ্জ ভবন হতে অপূর্ব আশাবহী হৃদয় বন্ধু শুনগো বন্ধু মোর তোমার চরণে নাহিত লৌহ ডোর সকল মেঘের ঊর্ধ্বে যাও গৌড়িয়া সেথা ঢালতান তান বিমল শূন্য জুড়িয়া নেবেনি নেবেনি প্রভাতের রবি কহ আমাদের ডাকি মুদিয়া নয়ান শুনি সেই গান আমরা খাঁচার পাখি এই মানুষ এমনই একজন মানুষ মানে আমরা তো প্রত্যেক কবিকেই একটা না একটা পিরিয়ডের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করি কিন্তু এমনই মনে হয় রবীন্দ্রনাথের কবিতা শুনে সর্বকালীন সব সময় প্রাসঙ্গিক